দর্শক আপনারা দেখছেন প্রেশার কুকারে কীরকমভাবে পাক করতে হয় এবং ঠান্ডা তুলতে আমি আপনাকে দেখাই এটা হলো আপনার six point five litre pressure cooker এটাতে পাক করতে পারবেন আপনি দুই থেকে তিন কেজি মানে পানির তালে পানি টানি সব আর তরঞ্জির যদি পাক করেন ছয় লিটার পাক করতে এটা ঢাকনার খোলার নিয়ম দুই সাইডে একটু সিস্টেম করা আছে আর ঢাকনাটা ঢোকাতে হবে এদিকে এদিকে এদিকে কাটা বেশি আছে আপনি ঢাকনা ঢুকতে ঢোকাতে হবে এই সিস্টেমে এই সিস্টেমে দিয়ে আর এই জায়গায় একটা এক্সট্রা বাসি লাগাতে হবে যেটাতে সিজ দেয় আর মেন জিনিসটা হলো আবার যখন ঢাকনাটা খুলবেন ওই সিস্টেমই আবার খুলতে হবে তাছাড়া মনে এদিক এদিক সারাদিন এরকম এরকম করলেও ঢাকনাটা ঢুকবে না এরকম দিয়ে মনে করেন যে আপনি এরকম গ্যাসের চুলা চুলার চুলে এভাবে বসে এভাবে বসে দিলেন আবার যখন মনে করেন যে এটা আপনি মাংস পার্থক্য মনে করেন যে পাঁচ থেকে ছয়টা ছয়টা শেষ দিবে আর যদি ভাত ভাত করে দুই তিনটা হয়তো শেষ আর এটার এটার মূল্য প্রাইস আমাদের কোম্পানি সীমিত সময় স্টক আছে আপনি নিতে পারেন এটার প্রাইস আসবে সাড়ে six point five BRB smart এটা নিলে আপনার তেরোশো বিশ টাকা আসবে আর সিস্টেম তো দেখিয়ে দিলাম আর দেখানোর প্রয়োজন নাই আচ্ছা আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে নাকি আপনি এটার গ্যারান্টি পাবেন আবারও বুঝে দিই গ্যারান্টি পাবেন বলে আপনি এটা একটা রাবার এদের রাবার রাবারটা খুলে দেখাই এদের রাবার রাবারটা আপনার একটা লাগানো থাকে এর সাথে আর আমাদের কোম্পানি এটাতে জন্য আর একটা এক্সট্রা দিচ্ছে আর একটা এক্সট্রা রাবার আছে আর একটা নাট এই যে একটা নাট এক্সট্রা আছে আর আপনার এই জিনিসটা পাতিলটার এই পাতিলের আপনি বারো বছরের গ্যারান্টি পাবেন পাতিল বারো বছরের কানা হয় আপনার নতুন আসবে আমাদের কোম্পানির তরফ থেকে আপনার নতুন